জুনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করছি এই তো এটাই আমার পরিচয় এবার হচ্ছে আমাদের যারা আজকে পার্টিসিপেন্ট আছেন তাদের এক এক করে আমি নাম ধরে বলবো আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস জার্নির শুরুটা এবং বর্তমানে কোথায় কি করছেন এটা নিয়ে একটু বলবেন আর কি তারপরে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাব তো প্রথমে জেসমিন জুথি আপু আপনি আপনার ব্যাপারে একটু কিছু বলবেন প্লিজ আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপনারা আমি জেসমিন জ্যোতি আমি হচ্ছে জিএস বাংলাদেশের সাথে কাজ করতেছি এজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে এবং আমি হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং টাইপ জব করি বেশিরভাগ ক্ষেত্রে এবং আমার জার্নিটা শুরু হয় দু সাল থেকে আচ্ছা ওকে আপু থ্যাংক ইউ এবার আনিসুর রহমান ভাইয়া আপনি কিছু বলেন আপনার জার্নি সম্পর্কে এবং বর্তমানে কি করছেন আনিসুর রহমান ভাই আপনি আনমিউট করে একটু বলবেন আপনার পরিচয় প্লাস ওয়ার্ডপ্রেস জার্নি সম্পর্কে বর্তমানে কোথায় কি করছেন okay just for two minutes আমি ভাই মনে হয় ব্যস্ত তো আমি পরবর্তী জন আছেন তারেক হাসান তারেক ভাই আপনি প্লিজ আপনার পরিচয়টা দিয়েন এন্ড আচ্ছা আমি হাসান তারিক আমি মূলত অনেকদিন যাবৎ কাজ করি মাঝখানে একটু অন্য সেক্টরে চলে গেছিলাম এখন আবার ওয়ার্ডপ্রেসে এবং অন্য পিএইচপি ফ্রেমওয়ার্ক এগুলোতে কাজ করি আমি এখন একটা টিম চালাচ্ছি আর ফ্রিল্যান্সিং মূলত করছি আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ফর শেয়ারিং এরপর আমি থিম অ্যাটলিয়ার কেউ একজন আছেন are you from Bangladesh or from foreign outside countries Him Atelier. Are you from Bangladesh? Uh, this is a Bangladeshi uh, Bangla language meetup. So আচ্ছা যাই হোক এইবার হচ্ছে রবিন ভাইয়া জয়েন করছেন রবিন ভাইয়াকে আজকের মিট আপটা নিয়ে কিছু বলার জন্য এবং তার নিজের সম্পর্কে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করছি থ্যাংকস ফুয়াদ আমি হচ্ছে নাজমুল হাসান রবিন আমি কারেন্টলি ডব্লিউবি ডেভেলপার আছি as a senior WordPress developer আর ওয়ার্ডপ্রেসের সাথে অলমোস্ট ছয় সাত বছর বেশি হবে আছে এই তো আর হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের যে ট্রেনিং টিম ওইটার ফ্যাকাল্টি হিসাবে আছি আর সবার পরিচয় শেষ হয়ে গেলে আমি দুই তিন মিনিট একটু ব্রিফ দিব আর কি আমাদের এই সিরিজটা নিয়ে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা এরপর হচ্ছে আমিনা আক্তার আপু প্লিজ আপনি আপনার পরিচয় এবং ওয়ার্ডপ্রেস জার্নি সম্পর্কে একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে প্লিজ আসসালামু আলাইকুম আমি আমেনা আমি একটা সফটওয়্যার ফার্মে আছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে টু থাউজেন্ড টোয়েন্টি থেকে কাজ করছি আমি সাধারণ বেসিক ডিভি নিয়ে কাজ করি ওয়ার্ডপ্রেসে কাজ করছি আচ্ছা আপু thank you for joining and sharing with us about you then আমি এবার যাচ্ছি ইয়াসিন সরকার ভাইয়া আপনি আপনার পরিচয় এবং জার্নি সম্পর্কে একটু বলবেন প্লিজ জি আসসালামু আলাইকুম আমি ইয়াসিন সরকার আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি আমি মেবি ফাইবারে কাজ করি ফ্রিল্যান্স হিসেবে ফ্রিল্যান্স হিসেবে কাজ করি আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ এরপর আশরাফুল সরকার ভাইয়া প্লিজ আপনি কিছু শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি আশরাফুল সরকার আমি অ্যারাউন্ড ওয়ার্ডপ্রেস নিয়ে থ্রি ইয়ার প্লাস কাজ করতেছি আর ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি আর কি মূলত আর টুকটাক হয়তো এক দুই জায়গায় গেস্ট টিচার হিসেবে ক্লাস নেওয়া হয়েছে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা আনিসুর রহমান ভাই আপনি কি এখন কিছু শেয়ার করতে পারবেন are you available now unmute করে আপনি কিছু বলতে পারেন যদি সুযোগ থাকে আচ্ছা ওকে ফাইন ভাইয়া মনে হয় ঠিকভাবে কানেক্ট করতে পারছেন না তো যাই হোক এবার আমরা মূল প্রোগ্রামে যাওয়ার আগে রবিন ভাইয়ের কাছ থেকে আজকের যে মিট আপটা অনলাইন ওয়ার্কশপটা এইটা নিয়ে একটু ব্রিফ কিছু শুনি ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য আর হচ্ছে আমরা এই মিট গুলো হচ্ছে লার্ন ওয়ার্ডপ্রেসের অনেকগুলো টিম আছে মেক টিম এর মধ্যে একটা হচ্ছে ট্রেনিং টিম সো ট্রেনিং টিমের কাজ হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল ক্রিয়েট করা এর মধ্যে একটা হচ্ছে অনলাইন ওয়ার্কশপ তো আমরা আমরা যেটা করতেছি এটা হচ্ছে অনলাইন ওয়ার্কশপ আমরা নিতেছি বিভিন্ন টপিকের উপরে হ্যাঁ আর আমরা ফিজিক্যাল মিট আপগুলো হয় সেটা হচ্ছে আরেকটা ইয়ার মাধ্যমে আমাদের ঢাকা ওয়ার্ডপ্রেস মিট আছে ওইখানে আমরা ফিজিক্যাল মিট আপগুলো অ্যারেঞ্জ করে থাকি এখন এটা হচ্ছে লার্ন ডব্লিউপি এর মিট বা অনলাইন ওয়ার্কশপ আমি যেটা শুরুতে যে কাজটা করছি যে আমরা ওয়ার্ডপ্রেস বিগিনার যারা আছে তাদের জন্য একটা সিরিজ ইনিশিয়েট করছি এবং আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স ডেভেলপার দিয়ে এগুলো নেওয়ার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ তো টোটাল আমরা এর আগে নয়টা এপিসোড নেওয়া হয়েছে এই ওয়ার্ডপ্রেস ফর বিগিনার সিরিজে এখন আমাদের লাস্ট তিনটা এপিসোড হবে এইগুলো নিবে আমাদের পপি আপু আশা করি সবাই আমরা কিছুটা শিখতে পারবো আর এগুলো টার্গেট হচ্ছে আমরা যেন ফিউচারে যারা জুনিয়র বা নতুন জয়েন করে কোম্পানিগুলোতে তারা যেন এই ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারে হ্যাঁ ওইটা টার্গেট করে করা এবং এগুলো আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের যে টিভি আছে ওয়ার্ডপ্রেস ডট টিভি ওইখানে এগুলো আপলোড করা হবে তো চাইলে আমরা পরবর্তীতে ওইখান থেকে দেখে নিতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ ফুয়াদ এবং আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ তো এবার অ্যাকচুয়ালি আমরা মূল প্রোগ্রামে চলে যাব তো আমাদের প্রোগ্রামটা যেটা চলবে এখন সেটা হচ্ছে পপি আপু আমাদের সঙ্গে আজকের টপিকটা নিয়ে কথা বলবেন তারপরে হয়তো শেষের দিকে যে আমরা আপনাদের যারা অডিয়েন্স থাকবেন তারা যদি তাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে আমরা সেই প্রশ্নোত্তর একটা সেশন থাকবে সেই সেশনটা আমরা শেষে যে শুরু করবো ইনশাআল্লাহ তো আমি পপি আপুকে রিকোয়েস্ট করব আপু আপনার সেশনটা আপনি স্টার্ট করে দিবেন প্লিজ ওকে ধন্যবাদ ভাইয়া আমি আসলে শুরু করছি মূল পর্ব শেয়ার স্ক্রিন হ্যাঁ দেখতে পাচ্ছেন কি স্ক্রিনটা ইয়েস আপু আমরা দেখতে পাচ্ছি ক্যান ক্যারি অন ওকে তো মূলত আজকে আমাদের টপিকটা হচ্ছে গুটেনবার্গ ব্লকটা কি এবং এটা আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি তো এটা বলার আগে গুটেনবার্গ ব্লকটা সম্পর্কে বলার আগে প্রথমে আমরা একটু দেখে নিই যে আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি প্রথম দিকে তখন হচ্ছে ক্লাসিক এডিটর নামে একটা এডিটর ছিল যেটা হচ্ছে এরকম মূলত আমি একটা প্লাগ ইন ইউজ করে এখন আপনাদেরকে দেখাচ্ছি তো একটা পোস্টের টাইটেল ইউজ করতাম আমরা এখানে তারপর হচ্ছে আমাদের যে কন্টেন্টগুলো ছিল সেখানে এগুলো ব্যবহার করে করে আমরা পোস্টগুলো ক্রিয়েট করতাম তো যে সমস্যাটা হতো এখানে আমরা যদি কোনো একটা টাইটেল দিই লাইক এখানে একটা টাইটেল দিলে ওকে ফাইন তো এখানে প্রত্যেকটা বিষয় আমরা যদি হেডিং দিই তাহলে হচ্ছে এখান থেকে কোট করে অথবা বিভিন্ন উপায়ে এখান থেকে যে বিষয়গুলো রয়েছে এখান থেকে আমাদের অ্যাড করে দিতে হচ্ছে যার কারণে আমাদের যে ফ্লেক্সিবিলিটি ছিল পোস্ট পোস্টের ক্ষেত্রে সেই ফ্লেক্সিবিলিটিটা আমরা পেতাম না তো এই ডিফল্ট এডিটরটার এই ক্লাসিক এডিটরটার পরিবর্তে এখন হয়েছে বাই ব্লক এডিটর আমরা যে হেডিংগুলো লিখছি বা হচ্ছে প্রেগ্রাফগুলো লিখবো প্রত্যেকটা এলিমেন্টকে তারা ব্লক আকারে পাবলিশ করেছে লাইক এস হেডিং এর জন্য একটা হেডিং ব্লক তারপর হচ্ছে প্রেগ্রাফের জন্য একটা প্রেগ্রাফ ব্লক ইমেজের জন্য একটা মিডিয়া ব্লক এইভাবে তারা এখন পাবলিশ করেছে তো ওটাই হচ্ছে মূলত এখন বাই ব্লক এডিটর হিসেবে আমরা চিনে থাকি তো এটা করার জন্য আমি এটাকে ক্লাসিক ইউটারটাকে ডিএক্টিভেট করে দিচ্ছি অ্যান্ড এটাকে রিফ্রেশ করে নিচ্ছি এখন এই হচ্ছে মূলত আমাদের ব্লক এডিটর এখানে আমরা টাইটেলটা দিতে পারবো এবং এখানে আপনি যদি দেখতে পারবেন type to choose a block তো এখানে আমরা যে কোনো ব্লক চুজ করতে পারবো তো প্রথমে আমি একটা টাইটেল দিচ্ছি ওকে ফাইন এখানে চুজ করার জন্য এখানে একটা প্লাস সাইন রয়েছে হ্যাঁ প্লাস সাইনে যদি আমি ক্লিক করি এখানে সবগুলো ব্লক এখানে আমি দেখতে পারবো কিছু ব্লক এখানে দেখাচ্ছে আমি যদি অল দিই তাহলে সবগুলো ব্লক আমার বাম দিকে চলে আসবে তো এইভাবে হচ্ছে আমি এখান থেকে সবগুলো ব্লক দেখতে পারবো আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমি এখান থেকে সার্চও করতে পারবো আপনি যদি সার্চ করতে চান লাইক এস হেডিং তাহলে আপনি হেডিং ব্লকটা এখানে সার্চ করে নিয়ে নিতে পারবেন তো ব্রাউজ অল ক্লিক করার পর যে বাম পাশে যে ট্যাবটা ওপেন হলো সেই ট্যাবটা ওপেন করার জন্য আমরা চাইলে যে বাম দিকের একটা রয়েছে ব্লক ইনসার্টার এখানে গিয়েও আমরা ওই ব্লকগুলোই দেখতে পারবো তো এখানে আপনি দেখতে পারবেন যে ব্লগগুলো হচ্ছে টেক্সট ক্যাটাগরি এটা যে দেখা যাচ্ছে একটা টেক্সট যে নামটা রয়েছে এটা একটা ক্যাটাগরি তারপর হচ্ছে মিডিয়া ক্যাটাগরি তারপর হচ্ছে ডিজাইন ক্যাটাগরি উইজেট ক্যাটাগরি এইভাবে প্রত্যেকটা ব্লগকে বিভিন্ন ক্যাটাগরিতে তারা ভাগ করে দিয়েছে ইমবেটেডের জন্য ভিডিও ইমবেটেডের জন্য আমরা এই ইমবেটেড ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি তো এইভাবে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে ওকে ফাইন তো আমরা যখন কোনো কিছু ইনসার্ট করব লাইক আমি হেডিংটা ইনসার্ট করতে চাচ্ছি এটা টাইটেল দিব বলে তো হেডিংটা দিব দেওয়ার পর আমি টাইটেলটাকে দিচ্ছি তো দেওয়ার পর আপনি দেখবেন যে উপরে একটা ব্লক টুলবার এসেছে হ্যাঁ আপনি এখানে যদি দেখেন যে এখানে একটা অপশন রয়েছে উইথ ফুল উইথ নান তারপরে হেডিংটা একটা চেঞ্জ করার অপশন রয়েছে আমরা যদি হেডিং থ্রি দিতে চাই সেটাও আমরা এখান থেকে পারবো তারপর টেস্ট অ্যালাইনমেন্ট রয়েছে টেস্ট অ্যালাইনমেন্ট সেন্টার রাইট তারপর হচ্ছে বোল্ড করে দেয়া লেখা আমি যদি চাই যে এটুকুকে বোল্ড করে দিতে সেটাও আমি এখান থেকে পারবো তারপর হচ্ছে ইটালিক করে দেয়া তো আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে ইটালিক করে দিতে পারবো তো এইভাবে কিছু ব্লক স্পেসিফাই সেটিংস তারা এখন দিয়েছে যেটা আমাদের আমরা যদি পোস্ট ক্রিয়েট করি খুব বেশি ফ্লেক্সিবিলিটি পাচ্ছি এখানে আবার এখানে যদি লিঙ্ক দিতে চাই আমি চাচ্ছি এখানে লিঙ্ক দিতে তাহলে আমি এখানে লিঙ্কটা প্রেস করে ইন্টার প্রেস করে দেব তাহলে এটা একটা লিঙ্ক হয়ে গেল একইভাবে আমি এখান থেকে আরও কিছু অপশন পাবো লাইক এস হাইলাইট যদি এই টেক্সট টুকে হাইলাইট করতে চাই আমি চাচ্ছি এই টেক্সট টুকে হাইলাইট করতে সেক্ষেত্রে আমি এটা করতে পারবো এখান থেকে দেখুন টেক্সট টুকে তো হাইলাইট হয়ে গেল তো এইভাবে প্রত্যেকটা সেটিং আমাদেরকে দেখতে হবে ইনলাইন কোড ইনলাইন ইমেল তারপরে স্ট্রাইক থ্রু সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এইভাবে প্রত্যেকটা আমাদের টুলবার ধরে ধরে দেখতে হবে তাহলে আমরা অনেক কিছু এখান থেকে জেনে নিতে পারবো তাছাড়া আমরা যদি এখানে ডট চিহ্নটা দেখি অপশন নামে এখানে আমরা ক্লিক করলে আরও কিছু অপশন দেখতে পারবো তো এগুলো আমরা একটু ধীরে ধীরে জানবো ইন প্রসেসে তো আমি রিমুভ হেডিংটা যদি রিমুভ করতে চাই তাহলে এখানে ক্লিক করে রিমুভ হেডিং করে দেবো তো মূলত এই একটা প্রসেস যে আমরা আমাদের ব্লকটাকে ইনসার্ট করতে পারি হেডিং ট্যাবটা নিয়ে আমরা কাজ করলাম এখন তারপর যেটা আমরা যদি দেখি যে এই যে ব্লকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্লকগুলো শুধুমাত্র পোস্টে কিন্তু কাজ করবে না এই ব্লকগুলো হচ্ছে আমরা পেজের ক্ষেত্রেও কাজ করতে পারবো সাইট হ্যাঁ, এডিটিং এর যে ফিচারটা এখন ওয়ার্ডপ্রেস দিচ্ছে সেটা দিয়েও আমরা মূলত এই ব্লকগুলো দিয়েও আমরা ডিজাইন করতে পারবো ঠিক আছে তো এখন আমরা কিছু ব্লগ আমরা একটু দেখে নিই লাইক এস হেডিংটা তো আমরা দেখেছি এবার দেখি হচ্ছে প্রেগ্রাফ প্রেগ্রাফটাকে আমরা ধরে এখানে ড্রাগ করে দেব মূলত এটা প্রেগ্রাফের একটা ব্লগ এই জন্য সে ড্রাগ অ্যান্ড ড্রপ হচ্ছে না তা আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি আমরা যদি কোনো ব্লগ ক্রিয়েট করি প্রথমে তারা হচ্ছে প্রেগ্রাফ ব্লক নিয়ে শুরু করে এই জন্য হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ হচ্ছিল না তো আমরা এখানে একটা প্লেগ্রাফ টেক্সট দিলাম তো প্লেগ্রাফের জন্য আবার কিছু সেটিং তৈরি হয়ে গেছে হ্যাঁ তো এগুলো হেডিংয়ের জন্য রয়েছে তারপর আমরা চাচ্ছি হচ্ছে যে আরেকটা ব্লক অ্যাড করতে আমি হেডিং দিতে চাচ্ছি দেখুন হেডিংটাও কিন্তু অ্যাড করতে পারছি ইজিলি তো এইভাবে আমরা চাইলে আরো কিছু ব্লক অ্যাড করে দেখি আমি চাচ্ছি একটা ইমেজ অ্যাড করতে ইমেজটা অ্যাড করার জন্য আপলোড করতে হবে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাকে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি একটা ইমেজ ইনসার্ট করতে পারি ইমেজটাকে আবার রিপ্লেস করার জন্য যে উপরে কিছু টুলবার অপশন চলে এসেছে অলরেডি আমি ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারবো লিঙ্ক অ্যাড করতে চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবো রিপ্লেস করতে চাইলে সেটাও আমি এখান থেকে করে ফেলতে পারবো বেসিক্যালি যেটা হয় প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদা করে স্পেসিফিক কিছু সেটিংস এখানে অ্যাড হয়ে যায় আবার আমরা চাইলে এখানে একটা ক্যাপশন দিতে পারবো এখন হচ্ছে আমি যদি চাই যে এই হেডিংটাকে ডুপ্লিকেট করতে আমি হয়তো এটা কোনো স্টাইল করেছি সেটাকে ডুপ্লিকেট করতে সেক্ষেত্রে আমি আসলে কি করব আমি এখানে ক্লিক করব ডুপ্লিকেট দেব তো ডুপ্লিকেট দেয়া হয়ে গেল তো আমি চাচ্ছি যে এই হেডিংটা ইমেজের নিচে আসুক হ্যাঁ নিচে নিয়ে আসার জন্য আপনি যদি দেখেন এখানে দুইটা অপশন রয়েছে দুটো অপশন রয়েছে তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে মুভ ডাউন আসবে আবার এখানে যদি ক্লিক করে উপরে চলে যাবে তো এইভাবে কোনো ব্লককেও আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি তা আরও কিছু সেটিং যদি আমরা একটু দেখি এটা যখন আমি ক্লিক করছি হেডিংটাকে ডান দিকে দেখবেন যে আরও কিছু সেটিং অ্যাড হয়ে গেছে ডান দিকে দেখবেন যে আরও কিছু সেটিং অ্যাড হয়ে গেছে পোস্ট এবং ব্লগ তো এখানে রয়েছে আমি টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই সেটা আমি এখান থেকে দিতে পারবো লিঙ্ক যদি করতে চাই লিঙ্কের কালার সেটাও আমি এখান থেকে করতে পারবো যে লিঙ্ক হিসেবে থাকে তাহলে একটা কালার সেখান থেকে নিয়ে নেবে তারপর ডান দিকে যদি দেখেন যে টাইপোগ্রাফি রয়েছে টাইপোগ্রাফিতে সাইজ তার ডিফল্ট হিসেবে দিয়ে দিয়েছে কিছু আর এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে আমরা কাস্টম একটা সাইজ আমরা অ্যাড করতে পারবো আমি যদি টোয়েন্টি দিই তাহলে টোয়েন্টি হবে এইভাবে আমি একটা কাস্টম সাইজ আমার মতো করে অ্যাড করতে পারবো অ্যাগেন এখানে যদি আপনি তিনটা ডটের মধ্যে ক্লিক করেন তাহলে আপনি আরও বেশি ফিচার পাবেন যেমন ফন্ট ফ্যামিলি রয়েছে লাইন হাইট রয়েছে ল্যাটার স্পেসিং রয়েছে আমি যদি এখানে ফন্ট ফ্যামিলি ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে ফন্টের যে কিছু ফ্যামিলি রয়েছে সেটা অ্যাড হয়ে গিয়েছে ওকে তো এইভাবে আমি যদি স্পেসিফিকভাবে লাইন হাইট দিতে চাই সেটা জাস্ট ক্লিক করলে হচ্ছে কি ওই বিষয়টা হয়ে যায় এখানে অ্যাড হয়ে যায় তো এইভাবে আমি বাকি বিষয়গুলো অ্যাড করে দিতে পারবো ক্যাপিটালাইজ করে দিলাম কালারটা আমি চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সহজ হবে তারপর হচ্ছে লাইন হাইট দিতে পারবো অ্যাগেইন হচ্ছে আমি যদি রিসেট করতে চাই সবগুলোকে এখানে রিসেট অল দিলে একদম যে টাইপোগ্রাফি যে বিষয়গুলো রয়েছে সেগুলো রিসেট হয়ে যাবে তো বেসিক্যালি এইভাবে প্রত্যেকটা ব্লকের সাথে আমাদের সেটিং ডান দিকে সেটিং থাকবে আমরা এখানে ডাইমেনশনও পাচ্ছি ডাইমেনশন হচ্ছে পেরিং তারপর হচ্ছে মার্জিন তো পেরিং মার্জিনটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু বোঝার জন্য আমরা একটু দেখি যেমন এইখানে হচ্ছে পেরিংটা যদি আমি ক্লিক করি আপনি দেখবেন সব দিকে হচ্ছে হ্যাঁ তো এইটাকে আনলিঙ্ক করে দিবে আনলিঙ্ক করে দিলে আমরা একটা একটা করে দিতে পারবো যেমন এটা টপ তারপর হচ্ছে রাইট বটম এইভাবে কমিয়ে বাড়িয়ে আমরা দিতে পারবো ইভেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কাস্টম সেট আমরা দিতে পারবো পেডিং এর তো অবশ্যই এটাকে আনলিঙ্ক করে নিতে হবে আমাদের নিজস্ব যে পেডিংটা যদি আমরা দিতে চাই সেটা দেওয়ার জন্য একইভাবে হচ্ছে মার্জিনটাও কাজ করবে আমরা চাইলে যদি এখানে আনলিঙ্ক ছাড়া দেই তাহলে যেটা হয় আনলিঙ্ক ছাড়া দিলে সব দিকে হচ্ছে একসাথে পাবে আর যদি আনলিঙ্ক করে দিই তাহলে আমরা কাস্টম ভাবে প্রত্যেকটা পার্টে দিতে পারবো এই হচ্ছে ডাইমেনশনের একটা পার্ট তো আমরা হেডিং এর ডাইমেনশনটা দেখলাম আবার ইমেজের জন্য যদি দেখতে চাই তাহলে ইমেজের জন্য আবার স্পেসিফিক কিছু অপশন চলে এসেছে আপনি রাউন্ডেড দিলে রাউন্ডেড হয়ে যাবে তারপর অল্টা টেক্সট অ্যাড করতে চাইলে সেটা আপনি পারবেন ইমেজের সাইজ কিছু রয়েছে এখানে সেটা আপনি সেট করে দিতে পারবেন ইভেন ইমেজের ডাইমেনশন সেট করা সম্ভব ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এবং কাস্টম উইথ হাইট রিসেট করে দিতে চাইলে সেটাও আপনি পারবেন তারপর ইমেজে বর্ডার দিতে পারবো আমরা তো আমরা যদি টোয়েন্টি পিক্সেল বর্ডার দেই তখন বর্ডার কালারটা চেঞ্জ করা আমাদের প্রয়োজন কিন্তু বর্ডার কালারটা চেঞ্জ করা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি না তো আমরা এখানে ক্লিক করে দেখি না এটা হচ্ছে বর্ডার চারদিকে এইখানে হচ্ছে ক্লিক করলে আমরা বর্ডার কালারটা চেঞ্জ করার অপশনটা পাবো ঠিক আছে তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস আমি যদি দেই টেন পিক্সেল ওকে ফাইন তাহলে হচ্ছে চারিদিকে বর্ডারটাও পেয়ে গেল এবং হচ্ছে বর্ডার রেডিয়াসটাও পেয়ে গেল তো এটা হচ্ছে ইমেজের জন্য তো এভাবে প্রত্যেকটা ব্লক আমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে তো টেক্সট এরিয়ার জন্য যে সেটিংগুলো আছে সেগুলো হচ্ছে হেডিংয়ের জন্য সেম তো আমি এটা দেখছি না আমরা আরও কিছু ব্লক সম্পর্কে জানি ব্লক জানার জন্য আমি এখানে ক্লিক করছি আমি দিচ্ছি হচ্ছে ইমেজটা তো অলরেডি জেনেছি আমরা মিডিয়া অ্যান্ড টেক্সট তো মিডিয়া অ্যান্ড টেক্সটের ব্যাপারটা কি একটা মিডিয়া অ্যাড করতে হবে মিডিয়া লাইব্রেরি থেকে এটাই নিয়ে নিচ্ছি তো এখানে বাম পাশে একটা মিডিয়া থাকবে আর এখানে আমি কন্টেন্টটা দিতে পারবো তো এটাই হচ্ছে মিডিয়া অ্যান্ড টেক্সট তার কিছু অপশন এখানে পাবেন যে ইমেজের ওয়েট আপনি সেট করে দিতে পারবেন ইমেজের সাইজটা এখান থেকে সেট করে দিতে পারবেন তারপর এখানে একটা অপশন রয়েছে মিডিয়া অন রাইট তো ডান দিকে চলে আসবে তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট করার জন্য এখানে আরো কিছু বিষয় রয়েছে আমরা সেগুলো চাইলে দেখতে পারি তো এইভাবে হচ্ছে মিডিয়া অ্যালাইনমেন্ট তো আমরা আরো কিছু ইম্পর্টেন্ট দেখি অ্যাগেন আমরা দেখব হচ্ছে গ্যালারিটা দেখে তো গ্যালারিটার জন্য আমাদেরকে অবশ্যই ইমেজ লাগবে অনেকগুলো ইমেজ দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এই হচ্ছে গ্যালারি আমরা একটু দেখতে চাচ্ছি গ্যালারি কোনটা হ্যাঁ এখানে প্রত্যেকটা ইমেজ আলাদা করে এসেছে তো আমরা অনেক সময় হয় কি আমরা বুঝতে পারবো না যে হয়তো বা যে এটা গ্যালারি নাকি ইমেজ তো এটা বোঝার জন্য আমাদের আসলে কি করণীয় এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি আপনি দেখবেন টপ বারে এক তিনটা লিস্ট ভিউ টাইপের একটা আইকন রয়েছে আমি এখানে যদি ক্লিক করি প্রত্যেকটা যে ব্লগগুলো আমরা ইউজ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি মিডিয়া অ্যান্ড টেক্সট গ্যালারি তার মানে এটা হচ্ছে আমাদের গ্যালারি আইটেম তো আমরা ইজিলি এখান থেকে চেক করতে পারবো যে আমরা কোন উইজেটে আছি যেখানে ক্লিক করব সেখানে চলে যাবে তো আমরা গ্যালারিতে গেলাম যাওয়ার পর আমরা কলামটাকে সেট করে দিই চারটা column fine crop image image crop হবে লিঙ্ক টু দিতে চাই মিডিয়া ফাইল দিলে হচ্ছে আমরা অনেকটা হচ্ছে প্রিভিউ টাইপের করি যেটা লাইট বক্সের মতো ওরকম কিছু হবে আর ইমেজের সাইজ আমরা মিডিয়াম করে দিতে পারি এইভাবে কিছু বিষয় আমাদের হাতে রয়েছে কন্ট্রোলগুলো হাতে রয়েছে গ্যালারির জন্য ফাইন আমরা আরো কিছু উইজেট দেখি ব্লকগুলো দেখি যেমন আমরা চাচ্ছি হচ্ছে একটা ভিডিও ভিডিও অ্যাড করতে তো ভিডিও অ্যাড করার জন্য ডিফল্ট ভিডিও অ্যাড করতে পারবো অথবা মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারবো যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মিডিয়া লাইব্রেরি এবং ইনসার্ট ফ্রম ইউআরএল আমরা যদি ইউটিউবের কোনো ইউআরএল দিয়ে দিই তাহলে এখানে নিয়ে নিবে ঠিক আছে এগেন আমরা আরো একটু উইজেট দেখি যেটা হচ্ছে বাটন উইজেটটা আমরা একটু দেখি বাটন তো বাটনে আমরা টেক্সট দিতে পারি অবশ্যই ক্লিক করলে এই টেক্সটটা দেওয়া সম্ভব তো বাটনের দুইটা অপশন রয়েছে ফিল এবং আউটলাইন বাটনের উইথ আমরা সেট করে দিতে পারবো এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড সেট করার অপশন রয়েছে টাইপোগ্রাফি রয়েছে এই কন্ট্রোলগুলো আমাকে দিচ্ছে পেডিং বর্ডার বর্ডার রেডিয়াস তো এইভাবে আমরা বাটনের জন্য কিছু কাজ করে ফেলতে পারবো আমি এখানে ওকে এখানে আমরা আরো কিছু বিষয় দেখি যেমন হচ্ছে ভিডিও দেখেছি কভারটা দেখি একটু কভারটা আসলে কিভাবে কাজ করে তো এখানে আমরা একটা ইমেজ মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে নিচ্ছি ওইটাই এই হচ্ছে কভার আপনি এখানে একটা ক্যাপশন দিবেন যেটাই দিতে চান তো এখানে মূলত ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কভারটা দিতে পারি তারপর হচ্ছে সেটা কাজ করবে আপনি চাইলে এখানে media text fixed background repeated background এভাবে কাজ করাতে পারবেন ওভারলে কালার আমরা একটা সেট করে দিতে পারি আমাদের মতো করে তারপর টাইফোগ্রাফি পেরিং যেগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে তো এটাকে আমরা যেহেতু কভার হিসেবে দিচ্ছি আমরা অনেক সময় চাইতে পারি যে এটাকে আমরা ফুল উইথ ধরে দেখাবো তখন মূলত এখানে আপনি দেখেন উপরে এখানে অপশনগুলো রয়েছে নান ফুল উইথ আমি যদি ফুল উইথ দিই তাহলে ফুল উইথ জুড়ে মূলত আমাদের যে কন্টেন্টটা সেটা দেখাবে তো এভাবে আমরা কভার একটা ইউজ করতে পারি তারপরে এখানে আরো কিছু ব্লক অ্যাড করতে পারি আপনি যখনই দেখবেন যে এখানে ব্লক অ্যাড করার অপশন দিচ্ছে প্লাস সাইনটা রয়েছে তার মানে আপনি এখানে কিছু ব্লক অ্যাড করতে পারবেন এখানে হেডিং দিয়ে আমরা টেক্সট সেন্টার করে খুব ইজিলি একটা ব্যানার সেকশন করে ফেলতে পারবো বা কল টু সেকশন করে ফেলতে পারবো ওকে অ্যাগেন আমরা আরো কিছু বিষয় দেখব আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করছি যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন এগেন আমরা রো এবং কলাম গ্রুপ এই তিনটা বিষয় দেখব যেমন রোতে যদি আমি ক্লিক করি আপনি দেখেন যে দুইটা অপশন রয়েছে হ্যাঁ আর ডান দিকে রো এর অনেকগুলো অপশন চলে এসেছে ট্রান্সফর্ম টু গ্রুপ তারপর হচ্ছে রো তারপর হচ্ছে স্ট্যাকে ট্রান্সফর্ম করা তো আমি রোতেই থাকব আর এখানে ওরিয়েন্টেশনের কিছু বিষয় রয়েছে জাস্টিফিকেশন আমরা টেক্সট জাস্টিফিকেশন এইভাবে করতে পারি ওরিয়েন্টেশন যদি হরিজন্টাল দিই তাহলে ডান দিকে যাবে আর বটম আকারে দিলে উপর থেকে নিচের দিকে যাবে তো এখানে অ্যাড ব্লক করে কোনো একটা অ্যাড ব্লক করি এখানে স্ট্যাক আকারে হয়ে গিয়েছে তো আমি যেহেতু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করেছি তো তখন এটা হচ্ছে স্ট্যাক আকারে হয়ে গিয়েছে তো আমি কলামে ফিরে যাওয়ার জন্য আবার হচ্ছে এখানে ক্লিক করলাম মানে রোতে ফিরে যাওয়ার জন্য তো রোটা এখন অ্যাড হয়েছে এটা আসলে খুব বেশি বোঝা যাচ্ছে না আমরা যখন আরো বেশি জানবো তখন ভালো করে বোঝা সম্ভব তো আমরা আরেকটা উইজেট দেখি কলাম উইজেট এটা বুঝতে সহজ হবে তো কলামটা নিয়ে আমরা অনেকেই কাজ করেছি অলরেডি যদি পেজ বিল্ডার নিয়ে কাজ করে থাকি আমরা জেনে থাকবো যে একটা কলাম তারপর হচ্ছে দুইটা কলাম তিনটা এইভাবে আমরা কাজ করি তো আমি দুইটা কলাম নেওয়ার জন্য দুইটাতে ক্লিক করব তো ক্লিক করার পর আপনি বাম দিকে একটা পাবেন ডান দিকে একটা পাবেন তো এখানে যখন আপনি ক্লিক করছেন তখন বাম দিকে একটা কন্টেন্ট অ্যাড করার অপশন পাবেন এবং ডান দিকেও একটা কন্টেন্ট অ্যাড করার অপশন আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে মূলত কলাম তো কলামটাকে আমরা আবার বিভিন্নভাবে স্টাইল করার অপশন পাচ্ছি ডান দিকে আর এখানে যদি আপনি দেখেন অ্যালাইনমেন্ট রয়েছে আবারও ফুল উইথ জুড়ে দিই ফুল উইথ হবে আর হোয়াইট উইথ দিলে এইভাবে সে নিয়ে নেবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বারোশো উইথ তো এইভাবে দেওয়া সম্ভব কিছু আসলে ডিফল্ট হিসেবে পাচ্ছে আমরা সেট করার জন্য যেটা করতে পারি কলাম সেট করার জন্য এখানে ক্লিক করলাম কলামটাকে ধরার জন্য আমরা আবার এখানে যাচ্ছি এই যে কলাম উইথ মানে আমরা সেট করে দিতে পারবো যে দেখেন কলাম সেটিং মূলত ডান দিকে দেখাচ্ছে কলাম সেটিং এখানে ক্লিক করলে পিকজেল পার্সেন্টেজ ইএম এভাবে দেখাচ্ছে আমি পার্সেন্টেজ যদি দিই তাহলে ফোরটি পার্সেন্ট সেট করা সম্ভব আমি যদি চারশো পিকজেল দিই তাহলে কলামের উইথ হয়ে গেল চারশো পিকজেল তারপর নেক্সটেড ব্লক যদি আমি করতে চাই তাহলে হচ্ছে যে আপনি এখানে দেখেন layout inner blocks use content width তবে যদি ইনার ব্লক ইউজ করি তখন আবার এটা কন্টেন্ট উইথটাও আমি নিয়ে নিব তো আমি এটা একটু অ্যাডভান্স লেভেলে যেহেতু এটা এখন দেখাচ্ছি না তো কলাম ইউজ করে আমরা এইভাবে মূলত দুইটা কলাম বা তিনটা কলামের কন্টেন্ট সেট করে দিতে পারবো ইজিলি কলামের ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারবো টাইপোগ্রাফি অপশন রয়েছে পেরিং দেওয়ার অপশন রয়েছে তো এভাবে একটা সেকশন কিন্তু করে ফেলা সম্ভব তো আপনাকে আসলে ব্লগগুলো যখন নিয়ে কাজ করবেন তখন যদি সাইট এডিটিং নিয়ে কাজ করেন তখন আপনার এটা মাথায় নিয়ে আসতে হবে যে কিভাবে আসলে এই ব্লগগুলো আমরা ইউজ করতে পারি তো আমরা আরেকটা উইজেট দেখি ব্লগ সেটা হচ্ছে গ্রুপটা দেখি আমরা তো গ্রুপের ব্যাপারটা হচ্ছে কি আমরা একটা হেডিং দিলাম তারপর হেডিং ইন্টার প্রেস করলে একটা প্রেগ্রাফ ব্লক চলে আসলো তো আমি প্রেগ্রাফ দিলাম একটা এখন এগুলো কিন্তু গ্রুপের আন্ডারে হচ্ছে হ্যাঁ আপনি যদি এখানে দেখেন এই যে গ্রুপের আন্ডারে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তো গ্রুপ আসলে কখন আমরা ইউজ করে থাকি আপনি যদি একটা থিঙ্কিং করেন যে আমরা যখন কন্টেইনার ইউজ করি কন্টেইনার ভেতরে একটা কন্টেন্ট হেডিং তারপর প্রেগ্রাফ এভাবে আমরা নিয়ে থাকি তো এটা আসলে একটা ব্লগ একটা গ্রুপ নিয়ে নিলাম তার ভেতরে আমি এই কন্টেন্টগুলো রাখতে চাচ্ছি এইভাবে আমরা একটা গ্রুপ আকারেও আমাদের কন্টেন্টগুলো রাখতে পারবো এবং কিছু অপশন এখানে রয়েছে অলরেডি যেমন হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড লিঙ্ক তো গ্রুপটা আমরা আমাদের মতো করে ডিজাইন যখন সাইট এডিটিং করি তখন আমরা কাজে লাগাতে পারবো খুব ইজিলি যেটা হচ্ছে আমরা প্যাটার্ন যখন করব তখন এই বিষয়টা আরও ভালোভাবে বোঝা সম্ভব তো একইভাবে ব্লকের জন্য কিছু অপশন গ্রুপের জন্য কিছু অপশন রয়েছে যেমন গ্রুপ আনগ্রুপ করে দেয়া তারপর হচ্ছে মুভ করা ডুপ্লিকেট করা এইভাবে গ্রুপের জন্য আমরা কিছু অপশন পাচ্ছি তো এগুলো হচ্ছে মূলত একদম বেসিক যে ইম্পর্টেন্ট যে ব্লকগুলো সেগুলো তো আমরা আরও যদি ব্লক জানতে চাই অবশ্যই আমাদেরকে এখানে বাম দিকে গিয়ে প্রত্যেকটা ব্লককে নিয়ে এভাবে দেখতে হবে আমি যদি কোর্ট আইকন দেখতে চাই ক্লিক করলে কিন্তু কোর্ট আইকন চলে আসতেছে হ্যাঁ তো কোড দিব অ্যাড সাইটেশন দিব যেটাকে আমরা বলে থাকি অথরের নাম হ্যাঁ, আপনি যদি স্টাইল চান স্টাইল প্লেন বা ডিফল্ট স্টাইল একইভাবে আমরা আরো কিছু উইজেট যদি চাই স্পেশাল উইজেট স্পেশাল ক্রিয়েট করা তারপর হচ্ছে ক্যালেন্ডার উইজেট রয়েছে এগুলো হচ্ছে ব্লগের জন্য মূলত আমরা ইউজ করে থাকি তারপর নেভিগেশন সাইট টাইটেল থিমের জন্য যখন আমরা সাইট টাইটেল লোগো ইউজ করে থাকি সেগুলো পোস্ট কন্টেন্ট পোস্টের জন্য আমরা ইউজ করে থাকি তো এটা আসলে মূলত এখানে যেহেতু পোস্ট কন্টেন্ট নাই সেটা এখন দেখাচ্ছে না তো এইভাবে কিছু বিষয় আপনি অবশ্যই ধরে ধরে দেখবেন যে কিভাবে কাজ করে যেমন ইউটিউবের লিঙ্ক যদি আমি এখানে দিতে চাই তাহলে ইউটিউবে ইউআরটা দিলেই আমাদের ইমবেট করলেই হচ্ছে ওই ভিডিওটা চলে আসবে এখানে এগেইন আমরা যদি চাই যে না ইমবেড করে কোনো কোড দিব তো ইমবেডে ক্লিক করব একদম নিচের দিকে যাব ইমবেডে ইউআরএলটা দিব ইমবেড প্রেস করব তাহলে মূলত পাবলিশ হয়ে যাবে তারপর সোশ্যাল আইকন রয়েছে তো এগুলো মূলত ব্লগের জন্য বেসিক্যালি টেক্সটের জন্য যখন আমরা পোস্ট এডিট করছি তখন এই টেক্সটগুলো কাজে লাগে তারপর হচ্ছে মিডিয়াগুলো কাজে লাগে ডিজাইন করার জন্য এই কলামগুলো আমরা ইউজ করতে পারি আরেকটা যদি আপনি একটু দেখেন লিস্ট আইটেম রয়েছে হ্যাঁ আমরা ইউএল এলআই তো আমরা জানি অলরেডি তাই না তখন আমরা লিস্ট আইটেম করে থাকি তো লিস্ট ওয়ান দিয়ে ইন্টারপ্রেস করলে হচ্ছে ওই লিস্ট আইটেমটা আমরা এখানেও করতে পারবো লিস্ট থ্রি দিচ্ছি আমি এখানে লিস্ট আইটেমটা সম্ভব তো এটার জন্য আমরা কিছু অপশন এখানে হয়তো পাবো খুব বেশি কিছু নেই আমাদের হাতে তো এখানে অর্ডার আর এখানে হচ্ছে ওয়ান টু আকারে পাবে এই দুটো অপশনই আমরা এখানে পাচ্ছি আর এখানে আপনি যদি ক্লিক করেন ডান দিকে ডট তো বাকি বিষয়গুলো এখানে পাবেন তো এইভাবে হচ্ছে আমরা লিস্ট আইটেমগুলো পেস্ট করে থাকি তারপর কোড যদি আপনি অ্যাড করতে চান লাইক আপনি কোনো সিএসএস কোড লিখতে চাচ্ছেন থিমের স্টাইল অনুযায়ী সে সিএসএস কোডটা নিয়ে নেবে তারপর শর্ট কোড যদি আমরা অ্যাড করতে চাই আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমরা শর্টকট ইউজ করব। তখন এই শর্টকোটটা সার্চ করে নিলে আমরা সেই শর্টকোটের যে ব্লকটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো এখানে তো এইভাবে আমাদের প্রত্যেকটা ব্লক নিয়ে জানতে হবে এবং কাজ করতে হবে তো এখানে আরো কিছু বিষয় আমরা একটু জানার চেষ্টা করি লাইক এস আমি যদি এই হেডিংটাই ধরি আপনি থ্রি ডটে ক্লিক করেন আপনি দেখতে পারবেন ইনসার্ট বিফোর ইনসার্ট আফটার রয়েছে ইনসার্ট আফটার যদি ক্লিক করি তাহলে হচ্ছে নিচে এই হেডিংটার পরে একটা ব্লক অ্যাড হবে আবার উপরে মানে হেডিং এর উপরে আমি কোনো ব্লক নিতে চাচ্ছি তাহলে ইনসার্ট বিফোর দেব তো এইভাবে আমি উপরে নিচে এবং ব্লকগুলো নিতে পারি এখন এরকম হতে পারে যে আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে কিন্তু কোনো কাজ করছি না তাই না তো এই ব্লকটা আসলে কিভাবে রিমুভ করব এটা করার জন্য আমরা যে উপরে লিস্ট ভিউটা রয়েছে না ওখানে যাব গিয়ে আপনি দেখেন ওই যে প্লেগ্রাফগুলো কিন্তু ধরতে পারছেন এখানে গিয়ে রিমুভ করে দেব একইভাবে এখানে রিমুভ করে দেব তা আবার এখানে ইনসার্ট বিফোর ইনসার্ট আফটার এই অপশনগুলো আমরা এখানেও পাবো একই রকম তার একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনি কিন্তু এই যে এখানে যে অপশনটা রয়েছে ছয়টা ডট এখানে ক্লিক করলে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন খুব সহজে মুভ করতে পারবেন উপরে নিচে হ্যাঁ একই কাজটা আমরা এখানে লিস্ট ভিউ থেকেও করতে পারবো যেটা চাচ্ছি সেটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে নিব যে কোনো গ্রুপের ভেতর কভারের ভেতর আমরা ইজিলি নিয়ে নিতে পারবো তো এই হচ্ছে মূলত আমাদের বেসিক কিছু ফিচার যেগুলো আমাদের প্রয়োজন জানা প্রয়োজন আপনি অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে কাজ করবেন আর আমরা যদি কন্টেন্ট রাইটিং করে থাকি আমরা কেউ যদি এখানে থেকে থাকি তো এখানে আমরা দেখব উপরে একটা কন্টেন্ট ডিটেলস আইকন রয়েছে ইনফো টাইপের ক্লিক করলে ডিটেলস দেখতে পারবো যেমন টাইটেলটা এটা তারপরে হেডিং কোনটা ইউজ করেছি এখানে সবগুলো হচ্ছে হেডিং টু এটা এখানে দেখাচ্ছে হ্যাঁ ওখানে ক্লিক করলে ওই হেডিংয়ে চলে যাবে তো যারা কন্টেন্ট রাইটার রয়েছে তাদের জন্য এটা হেল্পফুল যে আমরা এখানে ক্লিক করলে কতটা ওয়ার্ড ইউজ হয়েছে হেডিং কয়টা ইউজ হয়েছে প্রেগ্রাফ কয়টা রয়েছে ব্লক কয়টা ইউজ করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারবো এরকম কিছু ফিচার আমরা এই বার ব্লকের মধ্যে পাচ্ছি হ্যাঁ খুবই ইউজফুল তো আমরা যখন সাইট এডিটিং এ যাব তখন আরো বেশ কিছু ডিজাইন আমরা এখান থেকে করে ফেলতে পারবো আর এটাই হচ্ছে বেসিক বার ব্লক আমরা আরেকটু যদি দেখি মানে টুলস নামে একটা অপশন রয়েছে এই যে প্লাস সাইকনের উপরে দেন এডিট অপশন রয়েছে এডিট আর যদি সিলেক্ট অপশনে দিই তাহলে হচ্ছে সিলেক্ট করতে পারবো খুব বেশি কিছু না হয়তো আমরা পরে একটু ভালো করে বুঝতে পারবো তো আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে ব্লগ ইনসার্ট করতে পারি দুই তিনটা উপায় আমরা অ্যাড করতে পারি তারপর কিভাবে হচ্ছে ব্লকের টুল বারটা আমরা ব্যবহার করতে পারি এখান থেকে তারপর ডান দিকে যে ব্লকের সেটিংটা রয়েছে সেটা কিভাবে অ্যাড করতে পারি এবং ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি আমাদের ব্লকগুলোকে অ্যাগেন হচ্ছে আমরা বাম দিক থেকে যে একটা লিস্ট ভিউয়ের মাধ্যমে আমরা কিছু কাজ করে ফেলতে পারি খুব ইজিলি তো নেক্সট ভিডিওতে আমরা অ্যাডভান্স সেটিং নিয়ে জানবো এবং হচ্ছে এই যে এইগুলো রয়েছে আরো কিভাবে আমরা আসলে ইফেক্টিভ ওয়েতে আমাদের ওয়ার্ক ফ্লো যেটা রয়েছে আরো কাজ করাতে পারি সেই বিষয়টাও জেনে নেব তো এটা হচ্ছে সেকেন্ড এপিসোড যাবে আর থার্ড এপিসোডে তো আমরা প্যাটার্ন ইউজ করব তো এই গুলো সম্পর্কে আপনি আরেকটু স্টাডি করবেন ধরে ধরে যাতে করে আমরা যখন প্যাটার্নটা ক্রিয়েট করব সাবমিট করব তখন আপনার জন্য ইজি হয়ে যায় বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মূলত এইটুকুই হচ্ছে সেশন আমরা আসলে প্রশ্ন উত্তরগুলো এখন নিয়ে নিব আচ্ছা থ্যাংক ইউ পপি আপু অনেক সুন্দর একটা আলোচনার জন্য গুটেনবার্গ নিয়ে তো এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব আপনাদের মধ্যে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের এই টপিকটা নিয়ে আজকের আলোচনা করা বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয়ে থাকে বা আপনার মনে হচ্ছে যে এখানে একটু দেখালে ভালো হয় এরকম কিছু যদি থেকে থাকে তাহলে জানাতে পারেন তারপরে আর একটা জিনিস মজার যে বিষয়টা সেটা একটা বলে রাখি যে আমরা থার্ড এপিসোডে যে কাজটা করব যে একটা প্যাটার্ন ক্রিয়েট করে আমরা সেটা সাবমিট করব অ্যাকচুয়ালি এই প্যাটার্ন ক্রিয়েট করে সাবমিট যদি করা হয় তাহলে ওয়ার্ডপ্রেস থেকে কিছু ব্যাজ দেওয়া হয় তো আপনি যদি এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করে সাবমিট করেন এবং সেটা যদি ওয়ার্ডপ্রেস অ্যাপ্রুভ করে তাহলে আপনি একটা ব্যাচ পেয়ে যাবেন এটা একটা ইন্টারেস্টিং জিনিস ব্যাচ পাওয়াটা সো আপনারা যদি এই তিনটা এপিসোড ভালো করে দেখে নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখা যাবে যে থার্ড ডেতে আমরা আপু যে প্যাটার্নটা সাবমিট করবেন আপনারাও সাথে সাথে আপনাদের নিজেদের তৈরি করা একটা ইউনিক প্যাটার্ন আপনারা নিজেরাও সাবমিট করে ফেলতে পারবেন এবং একটা ব্যাচ পেতে পারেন অ্যাপ্রুভ হলে আপু already pattern submit pattern contributor আসলে হয়ে হ্যাঁ, যাবে কন্ট্রিবিউটর সো আপুর প্রোফাইলে গেলে আপনারা ওই কন্ট্রিবিউটর প্যাটার্ন কন্ট্রিবিউটরের যে ব্যাচ আছে সেটা দেখতে পাবেন আর এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা please feel free to ask জি ভাই প্যাটার্নটা আসলে কি এটা যদি একটু বলতেন আমি বলছি প্যাটার্নটা হচ্ছে কি আমরা যে ব্লগগুলো দেখালাম না এই ব্লগগুলো দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন সেকশন ডিজাইন করব ওই সেকশনগুলো হচ্ছে আমরা ক্রিয়েটিভ সেকশন ডিজাইন করে ওটা সাবমিট করব তাদের রুলস অনুযায়ী তো সাবমিট করার পর তারা যদি মনে করে যে অ্যাকসেপ্টেবল তখন সেটা হচ্ছে প্যাটার্ন হিসেবে তারা নিয়ে এনে মূলত সেকশন ডিজাইন করার মতো অনেকটা কিন্তু তাদের যে ব্লগগুলো আমরা এখন শিখব প্রত্যেকটা দেখলাম যেগুলো এগুলো দিয়ে আমাদেরকে করে দেখাতে হবে আচ্ছা, আর আচ্ছা। আমি একটু অ্যাড করি এটা হচ্ছে এই প্যাটার্ন গুলো যে ক্রিয়েট করে রাখা হয় এই যেগুলো অ্যাপ্রুভড প্যাটার্ন এগুলো যে কোনো ইউজার তাদের সাইট ডিজাইনের ক্ষেত্রে তারা তাদের সাইটে এই প্যাটার্ন গুলো ব্যবহার করতে পারে এবং এগুলো সবগুলো ফ্রি এই প্যাটার্ন গুলো কোথায় গেলে পাওয়া যায় এটা আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ থার্ড এপিসোডে ওই দিন আমাদের অ্যাকচুয়ালি আচ্ছা। প্যাটার্ন নিয়েই মূলত কথা থাকবে ওই দিন আমরা এটা নিয়ে আলোচনা করব আপনি থাকবেন আশা করি জি অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কারো কোনো প্রশ্ন থাকলে আমার একটু কথা ছিল জি জি জি অবশ্যই ভাইয়া সরি এই যে মানে সাইট এডিটিং এর যে সেকশনটা আর কি সেই সাইট এডিটিং এর সেকশনটা নিয়ে কি এখানে কথা হবে নাকি শুধু ব্লক নিয়ে কথা হবে এই পুরো সেশন গুলোতে অ্যাকচুয়ালি আমাদের এই তিনটা যে সেশন আছে তিনটাতে মূলত আমরা এই গুটেনবার্গের এই ব্লক নিয়েই কথা বলবো সাইট আচ্ছা। এডিটিং কথা বলবো না তবে ইন ফিউচার আমরা যেহেতু শুরু করছি ইন ফিউচার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই বিষয়গুলো নিয়েও যদি অনলাইন ওয়ার্কশপ এভাবে করা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কারো কি কোনো প্রশ্ন আছে আপনারা চাইলে আমাদের এই ক্লাসটি নিয়ে ফিডব্যাক দিতে পারেন সেটা আমাদের পরবর্তী ক্লাসগুলোকে হেল্প করবে তো আমাদের আজকের এই যে ওয়ার্কশপটা এটা রেকর্ডেড এটা আমরা ওয়ার্ডপ্রেস ডট টিভিতে পাবলিশ করব রবিন ভাই শুরুতেই বলেছিলেন সো আপনারা চাইলে পরবর্তীতে এই ভিডিওটা ওয়ার্ডপ্রেস ডট টিভি থেকেও দেখে নিতে পারবেন রেফারেন্স হিসেবে আচ্ছা আর কারো যদি কোনো কিছু বলার না থাকে তাহলে আমি পপি আপুকে আরেকটু রিকোয়েস্ট করব আপু আপনি যদি একটু বলেন যে অ্যাকচুয়ালি এই গুটেনবার্গ ব্লকটা মানে ওয়ার্ডপ্রেসের ফিউচারে কিভাবে হেল্প করবে বা ফিউচারটা কি গুটেনবার্গ ব্লক বা গুটেনবার্গ জিনিসটার বা ব্লক এডিটর এই জিনিসটার ফিউচারটা কি এটা নিয়ে যদি একটু ডিসকাস করেন বা একটু কথা বলেন হ্যাঁ গুটেনবার্গ ব্লকের ফিউচার যদি আমি বলি বর্তমানে বলা হচ্ছে কি গুটেনবার্গকে ফিউচার বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা কারণ প্রথম কারণ হচ্ছে সাইট এডিটিং যেটা হাসান তারেক ভাইয়া বললো যে সাইট এডিটিংটা এখন খুবই পপুলার হচ্ছে এবং আপনারা যদি কেউ দেখে থাকেন যে ওয়ার্ডপ্রেস কিন্তু এখন ব্লগ বেসড থিমগুলো নিয়ে আসতেছে ফ্রিতেই নিয়ে আসতেছে তো এই বিষয়টা হচ্ছে কি তারা চাচ্ছে যে এই ব্লগগুলো ইউজ করে ফুল সাইট এডিটিং করার যে অপশনটা সেটা এবং হচ্ছে যে এই ব্লগগুলো দিয়ে যাতে করে এই ব্লগগুলোর সাথে আমরা থার্ড পার্টি প্লাগিন ইউজ করে থাকি যাতে করে ব্লগগুলোর উপর বেস্ট করেও আরও কাজ হয়ে থাকে তো এটার কারণে যেটা হয় ফার্স্ট একটা কাজ হয় যারা পোস্ট নিয়ে কাজ করে আর্টিকেল নিয়ে কাজ করে তাদের পেজ স্পিডটা অনেক ভালো থাকে ইভেন হচ্ছে আমরা যারা সাইট রেটিং নিয়ে কাজ করি তাদের পেজের স্পিডটাও খুবই ভালো থাকে আমি কিছুদিন কিছুদিন আগে বলবো না একটা ব্লগ বেস থিম আমি ইউজ করেছিলাম এবং ওটা এত বেশি ফাস্ট লোড হচ্ছিল যে বলার বাইরে যেটা আমরা হয়তো অন্য কোনো পেজ বিল্ডার দিয়ে ইউজ করলে হয়তো পেতাম না তো এই যে একটা বিষয় লাইট ওয়েট হওয়ার কারণে ওটা খুবই ফাস্ট কাজ করে আর হচ্ছে যেহেতু এখন ব্লগ তারা এটার উপরই জোর দিচ্ছে বিভিন্নভাবে আপডেট করছে আমরা কোরা কন্ট্রিবিউশন করতে গিয়ে আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের ব্লক বেসড ইনহেন্সমেন্ট নিয়ে আসতেছে ফিউচার আরও কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে আসতেছে তো এই বিষয়গুলো যখন অ্যাড হবে তখন আরও বেশি ফিচার রিস্ট হবে ব্লগটা তো তাদের যে ব্লগগুলো আছে তখন সেগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এবং যেহেতু থার্ড পার্টি আরও ব্লগ অ্যাড হচ্ছে তখন আরও বেশ মানুষ ইউজ টু হবে এই বিষয়গুলোতে তখন দেখা যাবে যে পেজ বিল্ডারের পাশাপাশি আমরা এই বিষয়গুলো ইউজ করব আর অ্যাগেন আপনি যদি দেখেন যে এটা যেহেতু কোর ফিচার গুটেনবার্গের ব্লক এডিটর যেটা যার কারণে আমরা থিমের সাথে খুব ইজিলি অ্যাড করে ফেলতে পারি আমরা যারা যারা ডেভেলপমেন্টে কাজ করি তাদের জন্য খুব ইজি হয়ে যায় কম্পেটেবিলিটি ইস্যু থাকে না আর যারা কন্ট্রোল রাইটিং করছেন যারা ব্লগ পোস্ট নিয়ে কাজ করছে তাদের জন্য যেটা সুবিধা হচ্ছে আমরা এই যে হেডিং এর জন্য মার্জিন পেডিং দেওয়া তারপর হচ্ছে প্লেগ্রাফ ক্রিয়েট করা এই বিষয়গুলোতে কিন্তু খুব ইজিলি ডিজাইন করে ফেলতে পারছে তো ফিউচার এখানে গুটেনবার্গের ফিউচার বলবো ব্রাইট একটা ফিউচার কেউ যদি ব্লগ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকেন অবশ্যই আমি বলবো যে সেটাতে আপনারা লিখে থাকুন আর পাশাপাশি যারা আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করেন এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে জানুন যেটা আপনাদের অবশ্যই অবশ্যই কাজে দেবে ইসরাত আবু আমার একটা প্রশ্ন ছিল সেটা হ্যাঁ, হচ্ছে এই গুটেনবার্গ দিয়ে কি আমরা কি মানে যেমন এলিমেন্টর দিয়ে আমরা ফুল একটা ওয়েবসাইট তৈরি করতে পারি হেডার ফুটার ডিজাইন করতে পারি আমরা কি এটা দিয়ে কি এটা ডিজাইন করতে পারবো ফুললি একটা ওয়েবসাইট হ্যাঁ ভাইয়া এটা একদম সম্ভব আপনি যদি সাইট তাদের যে থিমগুলো রয়েছে না ব্লগ বেজ যে থিমগুলো আপনি যদি দেখেন তাহলে ওইখান থেকে কিছু আইডিয়া পেয়ে যাবেন ইভেন এই সাইটগুলো অলরেডি ডিজাইন আমরা নিয়েও কাজ করি হ্যাঁ ব্লগ নিয়ে আমরা কাজ করছি সেজন্য হয়তো বা আমাদের third party plugin use করতে হচ্ছে বাট আলটিমেটলি সেগুলো কিন্তু ব্লক বেসড তো তারা আসলে চাচ্ছেই যে এই তাদের এই ব্লগগুলো ব্যবহার করা মানুষ জানুক এবং পরবর্তীতে যাতে সাইটগুলো তারা ডিজাইন করতে পারে এটা একদম সম্ভব ধন্যবাদ আপু জি ধন্যবাদ আচ্ছা আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আদারওয়াইজ আমরা শেষের দিকে চলে যাব আজকের জন্য জি আপু আমি একটা প্রশ্ন করতাম হ্যালো হ্যাঁ, হ্যাঁ, সব সব থিমই কি আপনার এই গুটেনবার্গ এটা সাপোর্ট করবে বা সাপোর্ট হ্যাঁ, করে হ্যাঁ গুটেনবার্গ এডিটর যেটা ওরা তো কোর ফিচার হিসেবে দিয়েছে সেটা সব থিমই আসলে কাজ করে কিন্তু আপনি যদি সাইট এডিটিং নিয়ে কাজ করতে চান তাহলে ব্লগ বেসড থিমগুলো নিয়ে কাজ করলে বেটার ব্লগ বেসড থিম কোনগুলো একটু দু একটা এক্সাম্পল আপনি ওয়ার্ডপ্রেসে রিসেন্ট যে নতুন থিমগুলো অ্যাড হয়েছে না ফ্রিতে ওগুলা গেলেই আপনি দেখতে পারবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জি মেয়েদের মধ্য থেকে কারো আসলে কোনো সারা শব্দ পাচ্ছি না আপু আমার আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে এই যে গুটেনবার্গটা আছে এই গুটেনবার্গ দিয়ে কি আমরা মানে এখন কি থিম ফরেস্টে কি প্রোডাক্ট কি আপলোড হচ্ছে আপনি তো থিম ফরেস্ট নিয়ে কাজ করেন হ্যাঁ থিম ফরেস্টের প্রোডাক্ট অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং যারা ব্লক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তারা অলরেডি ওটা সাপোর্ট দেওয়া শুরু করেছে মানে আপনি যদি দেখেন খুঁজে দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন আসলে আমি বললাম না যে অনেক আগে থেকে আমি দেখে আসছি যে ব্লক বেস্ট থিম অনেকেই আগে থেকে যারা দিচ্ছে তাদের সেল হচ্ছে খুব ভালো সো এটা অলরেডি থিম ফার্স্টে রয়েছে অন্য কেউ কিছু বলবেন কি আপু আছেন আপনি যদি কিছু জিজ্ঞেস করতে চান মেয়েদের পক্ষ থেকে না ভাই আজকে সেশনটা খুবই ভালো লাগছে আপুর আমি আসলে গুটেনবার্গের তেমন কোনো ফ্যান না আমি হচ্ছে এলিমেন্টারি ফ্যান কিন্তু আজকে আপু ক্লাস দিবে দেখে আমি আসলাম যে একটু নতুন কিছু শেখাও হবে আর এটা নিয়ে কাজও করা হবে আলহামদুলিল্লাহ অনেক ভালোই শিখছি এখন এটা হচ্ছে একটু চর্চা করতে হবে হ্যাঁ আপু thank you for sharing okay তো আজকে আমরা আজকের মতো প্রোগ্রামটা বা আজকের যে ওয়ার্কশপটা ছিল আজকে এটা আমরা এখানে ক্লোজ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য সেশনটাকে ইন্টারাক্টিভ করার জন্য সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ আগামীকাল রাতে আবার সেম টাইম দশটার সময় আমাদের সেকেন্ড যে টপিকটা সেটা নিয়ে আমরা আলোচনা করব ওকে তো সবাইকে শুভরাত্রি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম